আজ্জা পত্রিকা কি আইছে আজ্জা কুত্তা মারিয়ে লেছে এ কি এটা এটা কি আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম বাতিজা তো হঠাৎ চাচার কাছে কেন একটু বাইরে যাও দশ বিশ টাকা দেন না চাচা ঝাউমুড়ি ঝাউমুড়ি টাকা পয়সা নাই দশ বিশ টাকা দিতে না যা যা চোর বাপের টা নিয়ে যা যা যা যা সর সর কোনো টিয়া পয়সা নাই যা আপনার মেয়ে এত কিপটা যা মানছে চাচার মেয়ে সবাই কত কিছু দেয় দেখছেন চুল্লি চাচা চাচা চুল্লি হইলে একদম বিদেশি চুল আপনারা কইলে একটা কেমিক্যাল আইন দশ টাকা দেন বিশ টাকা দিবেন দশ টাকা আমি ঝালমুড়ি খাবো ওটা কেমিক্যাল যাবো ওটা পাঁচশো টাকা দাম আপনার লেগে দশ টাকা লাগবে চুল একদম সিল্কি সিল্কি হয়ে যাবে বুঝেন ভাই চাচা এই যে এরু এরু চিল্কি চিল্কি হয়ে যাবে দশ টাকা কেমিক্যালের দাম সমস্যা নাই এই ন দশ বিশ টাকা দশ টাকা দিয়ে ঝালমুড়ি খাইস আর দশ টাকা দিয়ে কেমিক্যালটা চাচা টাকাটা দিছে চাচা আপনারা যে কেমিক্যাল টাইলা দিব চাচা খালি চুলে দিবেন আর রাস্তায় নামবেন চাচা সবাই আপনার দিকে টাকা দেবেন কিরে সালমান ছানা বই গেছে সালমান সাবার যত হইল কবে এরপর কই আপনার আপনার সবাই ফ্যান হয়ে যাবে আপনার একটা ইউটিউব চ্যানেল খুলে দিব আপনি একদম ব্লগিং টগিং করবেন একদম চাচা পুরাই অস্থির কয় কি সালমান শাহ হয়ে যাবে কিছু সালমান শাহ হয়ে যাইব আচ্ছা তুই কে করতে আনবি রে এটা আমি আনবো চাচা ভার্সেস পাতিজা পার্ট টুতে আমি দিলাম চাচা তোমাকে এটা কেমিক্যালটা আইনা দিব প্রমিস কিন্তু পার্ট টুতে কিন্তু দিবি অবশ্যই দিবি কিন্তু পার্ট টুতে পাতিজা দিস দিস ঠিক আছে আরে আপনারা যদি ভিডিওটাতে লাইক না করেন তাইলে কিন্তু আর বাতিজা সালমান সার মতো চুল আনিত না তাড়াতাড়ি ভিডিও লাইক করে না সাবস্ক্রাইব করে দেন আর এরকম ভিডিও আরও চাইলে কমেন্টে জানান তাড়াতাড়ি বুঝছেন